আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি একজন ইউটিউবার আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন যারা আমার চ্যানেলের সাথে ইনভলভ রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন অনলাইন আর্নিং জগতে যতই পুরাতন হচ্ছে ততই নতুন নতুন ইনকামের সোর্স আমার কাছে উন্মোচিত হচ্ছে তারাই বর্তমানে বেশি করে ইনকাম জেনারেট করছে যারা বেশি করে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে তারাই আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে অনলাইন মার্কেটিং জগতের সবচেয়ে সহজ এবং স্মার্টেস্ট আর্নিং ওয়ে কি আমি আপনাকে এক কথায় উত্তর দিব যে সিপিএ মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিং হচ্ছে one of the best tricks এবং ট্রিক্স যারা ট্রিক্স কাটিয়ে বা মেথড কাটিয়ে বা স্ট্র্যাটেজি কাটিয়ে অনলাইন জগতে আর্নিং করতে পারে তারা কিন্তু নীরবে নিবৃত্তে কিন্তু ইনকাম করে যাচ্ছে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটটির নাম আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এবং এটির সাথে অনেকেই পরিচিত আর যদি আপনি পরিচিত না হন তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কোনো রকম প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বা কোনো রকম স্কিল আপনার প্রয়োজন হবে না জাস্ট আপনি আপনি আমার দেখানো মেথডগুলো ফলো করলে আপনি এখানে কোনো রকম প্রোডাক্ট না শুয়ে না ধরে টাচ না করে খুব সহজেই ঘরে বসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন আমার কথাটা শুনে আপনার হয়তো মুখে হাসির ঢেউ ফুটতে পারে অথবা চোখ সানাবড়া হয়ে আপনার বড় হয়ে যেতে পারে কিন্তু আমার তাতে কিছু করে নাই যদি আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই রয়েছেন তারা নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পাচ্ছেন অনলাইন আর্নিংয়ের উপরে সুতরাং আপনি যদি এই ধরনের হয়ে থাকেন বা আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকুন বরাবরের মতো বলতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অ্যানেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন এবং এখানে অনেকগুলো বাংলা এবং ইংলিশের উপরে অ্যামেজিং ভিডিও দেওয়া রয়েছে যেগুলো টপ আর্নিং রিলেটেড এবং লার্নিং রিলেটেড যেগুলো আপনাকে অনেক বেশি এগিয়ে নিতে সহায়তা করবে আরেকটি কথা না বলে নয় আপনি যদি আমার প্লেলিস্টে ক্লিক করেন তাহলে অবশ্যই এমন কিছু ভিডিও পাবেন যে ভিডিওগুলো অবশ্যই আপনি হয়তো খুঁজছিলেন অথবা আপনার ভবিষ্যতে প্রয়োজন হতে পারে অর্থাৎ আপনি যদি ফ্রিলান্সিং কেরিয়ার গঠন করতে চান তাহলে এখানে গ্রাফিক রিলেটেড অনেকগুলো লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ খুব সহজ ভাষায় এবং ফাইবারের উপরে ভিডিও দেওয়া রয়েছে এবং যেখানে আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন রাইট হাঁটি পাপা করে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বক্স থেকে আপনি সরাসরি সেখানে ক্লিক করলে আপনি ইন্টারপেজ খুঁজে পাবেন এই ইন্টারপেজে আসার পরে আপনি এই ধরনের অপশন যখন পাবেন তখন আপনাকে যে এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো ক্রাইটেরিয়াগুলো একটু বুঝতে হবে এখানে লেখা রয়েছে যে approvals are manually done if you do not get any an email within twenty four twelve hours please try login in the mail may have gone to spam folder অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করার সাইন uh, আপ করার বারো ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তার মানে লগ করার জন্য payment dates are first and sixteenth of this month প্রত্যেক মাসের এক তারিখ এবং ষোলো তারিখের মধ্যে তারা কিন্তু পেমেন্ট দেয় তার মানে দুবার করে পেমেন্ট দেয় এবং মিনিমাম পে আউট হচ্ছে হান্ড্রেড ডলার পেপলে এবং পেউনিয়ারে রয়েছে তিন থ্রি হান্ড্রেড ডলার তার মানে একশো ডলার হলে আপনি পেপল উঠাতে পারেন এবং পেইউনিয়ারে হলে আপনি অবশ্যই তিনশো ডলার আপনার অবশ্যই ইনভেস্ট তিনশো ডলার হলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন minimum pay out for all other method all other মেথডের মধ্যে রয়েছে বিশেষ করে ওয়ার বা ব্যাঙ্ক ট্রান্সফার পেপল রয়েছে পেউনিয়ার রয়েছে স্যাক রয়েছে ওয়েব মানি রয়েছে এবং ডিরেক্ট ডিপোজিট রয়েছে এই হচ্ছে মোটামুটি এটার ক্রাইটেরিয়া এবং এখানে যদি আপনি জয়েন করতে চান প্রথমত আপনি এখানে দুটো অপশন খুঁজে পাবেন এই অ্যাফিলিয়েট সাইন আপে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে সরাসরি তাদের সাইন আপ ইন্টারফেজে নিয়ে যাবে অ্যাডভার্টাইজার সাইন আপ এটাতেও ক্লিক করলে তাদের ইন্টারফেজে নিয়ে যাবে তো আপনাকে অনুরোধ জানাবো যেহেতু আপনি আর্নিং করতে এসেছেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া তাহলে সরাসরি আপনি এফিলিয়েট সাইন আপে ক্লিক করবেন এফিলিয়েট সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কোম্পানি কোম্পানি নাম দেয়া রয়েছে আপনি চাইলে আপনার নিজস্ব কোম্পানি থাকলে কোম্পানি দিবেন অথবা না থাকলে আপনি নিজের নাম দিবেন অ্যাড্রেস দিবেন তারপর অ্যাড্রেস টুতে অ্যাড্রেস একটাতে যদি না হয় তাহলে দিয়ে দিবেন সিটি দিবেন কান্ট্রি দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর স্টেট দিবেন জিপ কোড দিবেন আপনার এলাকার যে জিপ কোডটি রয়েছে সেটি রিজিয়ন এলাকা দিবেন ফোন নাম্বার দিবেন এরপর additional question from where do you hear about us এটা সম্পর্কে আপনি কোথা থেকে শুনেছেন ফেসবুক থেকে অথবা গুগল থেকে অথবা অনলাইন থেকে সেটি লিখে আপনি এখানে আই অ্যাকসেপ্ট বক্সে ক্লিক করার পরে দেন এখানে সাইন আপে ক্লিক করলে আপনার সাইন আপের কাজ হয়ে যাবে এবার আরেকটি কথা না বলে নেই সেটা হচ্ছে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার যেটাও আপনাকে অবশ্যই ফিল করতে হবে first name last name title দিবেন টাইটেল মানে হচ্ছে আপনার নিজস্ব একটা নিজের যে প্রফেশন নিয়ে কাজ করেন সেই সেটির টাইটেল দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনি একটি স্কাইপি আইডি দিবেন স্কাইপি আইডি অনেকেই খুলতে পারে যারা পারেন না তাদের অনুরোধে তাদের উদ্দেশ্যে বলছি আপনি সরাসরি গুগলে গেলে স্কাইপি সাইন আপ দিয়ে যদি চার্জেন তাহলে অবশ্যই আপনি স্কাইপি আইডি তৈরি করে ফেলতে পারবেন এরপর আপনি এখানে আইডিটা দিবেন স্কাইপির আইডিটা এরপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনার কাজ শেষ সাইন আপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সরাসরি পেয়ে যাবেন একটি লিঙ্ক এই লিঙ্কের মধ্যে লেখা রয়েছে যে thanks for signing up with traffic nomination network your account is now pending and once you are accepted we will send send email out to you usually you will be approved within twenty four hours তার মানে এই লিঙ্কে uh, পাঠানোর পরে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আরও একটি লিঙ্ক পাঠাবে অর্থাৎ টোটাল চব্বিশ ঘন্টা লাগে না আমার সর্বোচ্চ সাত ঘন্টা লেগেছে সাত ঘন্টার মধ্যে তারা আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে দিয়েছে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করার পরে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি আমি এবার শেয়ার করছি সেটি হচ্ছে জাস্ট আপনি যদি অল লিঙ্কস অথবা স্প্যাম ফোল্ডারে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি আপনার নির্ধারিত লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন অনেক সময় একটু লেট হয় জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই যে ট্রাফিক ডোমিনেশনের দুটো লিঙ্ক দিয়েছে প্রথম লিঙ্ক হচ্ছে এটি সাইন আপের লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্ক হচ্ছে এটি প্রথম লিঙ্কের মধ্যে দুটো লিঙ্ক রয়েছে প্রথমটা হচ্ছে সাইন আপের লিঙ্ক এবং এটি হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইটের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক এরপর আপনি যদি তাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তাহলে এটিতে ক্লিক করবেন এবার চব্বিশ ঘন্টা যেটি বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যে লিঙ্কটি আসবে সেটি হচ্ছে এসি এটি কংগ্রাচুলেশন জানিয়েছে এবং সরাসরি আপনি তাদের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ক্লিক করার পরে লগ হয়ে যেতে পারবেন লগ হয়ে যাওয়ার পরে পরে যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি এটা এটা হচ্ছে আপনার মূল পেজ এই মূল পেজে আসার পরে আপনার প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনি সেটিংসটা করে নেবেন অথবা আপনি এখানে অ্যাকাউন্ট ডিটেল যেটি রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে সেটিংসে গেলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করে আপনি তাদের সাথে পুরোপুরি ইন হয়ে যাবেন তার মানে অ্যাড হয়ে যাবেন এভাবে আপনি আপনার প্রোফাইল যে একটা পিকচার সুন্দর একটি পিকচার দেবেন যদি আপনি ফ্রিতে অথবা উইদাউট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ছাড়া কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সুন্দর একটি আই একটি সুন্দর ছবি দিয়ে এখানে আপনি আপনার প্রোফাইলটা সাজিয়ে নেবেন এরপর অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে বিলিংয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং সেটিংস দেখতে পাচ্ছেন বিলিংয়ে গেলে আপনি প্রথমত যে অপশনগুলো পাবেন সেটি হচ্ছে ব্যাংক পেপল পেইউনিয়ার এবং স্যাক অথবা ডিরেক্ট ডিপোজিট সব কিছু কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন সো এডিটে ক্লিক করলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন পেমেন্ট মেথডের অনেকে প্রশ্ন করে যে পেমেন্ট মেথড নিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি আমি একটু পরে একটু পরে শুরু করছি তার আগে পেমেন্ট মেথডগুলো দেখাচ্ছি আপনি সরাসরি স্যাক নিতে পারেন অথবা ডিরেক্ট ডিপোজিট নিতে চাইলে তাও পারবেন আদার নিতে পারবেন অথবা পেইপলে নিতে পারবেন ওয়ার মানে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার পে ইউনিয়ার নিতে পারবেন অথবা ওয়েব মানে নিতে পারবেন সো এগুলো আশা করি করতে পারবেন যেটি আপনি সিলেক্ট দিয়ে রাখেন আমি আপনাকে অনুরোধ করব আপনার যদি পেপল না থাকে তাহলে ব্যাংকের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করে আপনি বিলিং ডিটেলসগুলো সেরে ফেলতে পারবেন তার মানে আপনি আপনার পেমেন্টগুলো খুব সহজেই ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন beneficiary name bank name account name other details bank name beneficiary name এগুলো আপনি দিতে পারবেন আমার এটি দেখানোর কোনো প্রয়োজন নেই এবার চলে আসি ড্যাশবোর্ডের মধ্যে ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে যে অপশনগুলো খুঁজে পাবেন সেই অপশনগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে শো করবে সো একের বাই একের পর এক আমি পাঁচটাতে ক্লিক করেছি পাঁচটা ক্লিক করার পরে হোস্টিং হয়েছে দুটো ইউনিক আমার তিনটি এসেছে এবং আমার ইউনিক তিনজন ট্রাফিক এসেছে এবং কনভারসেশন কিন্তু জিরো এবং পে আওয়ার জিরো সিআর এটি আমার সদ্যপ্রসূত বা সদ্য নবজাতকের মতো একটি অ্যাকাউন্ট যেটি কিনে সব কিছু জিরো দেখাচ্ছে সো আশা করি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে অ্যাটু যেটা আমি আশা করি সব কিছু দেখাবো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অথবা কেটে কেটে না দেখে আপনি পুরো দেখতে পারলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে এবং আপনি বুঝতে পারবেন জিনিসটা সো আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না সব প্রশ্নের উত্তর আমার এই আলোচনার মধ্যে চলে আসবে আশা করি আপনি সব কিছু খুঁজে পাবেন সো অফার্সে ক্লিক করার ফলে আপনি যখন ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অফার পাবেন তার মানে হিউজ পরিমাণ অফার পাবেন এই অফারগুলো কাজে লাগিয়ে খুব ফ্রিলি কৌশল কাটিয়ে মেথড অ্যাপ্লাই করে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এক নিমিষে বলা যায় অর্থাৎ এক কথায় বলা যায় যে ট্রাফিক ডমিনেশন নেটওয়ার্ক এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আপনার ফ্রিতে ট্রাফিক আনার ব্যাপারে অনেক বেশি সহযোগিতা করছে যার পরিপ্রেক্ষিতে আপনি সিপিএম মার্কেটিং অথবা অ্যাফিলিয়েটিং করে এখান থেকে স্মার্টলি আর্নিং জেনারেট করতে পারবেন দুর্দান্তভাবে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে অফার নেম অনেকগুলো দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন অথবা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো নিশ থাকলে সেই নিশ চার্জ দিয়ে দিয়ে এখান থেকে খুঁজে নিতে পারেন সো এখানে যে অফার নেমগুলো রয়েছে আপনাকে আমি অফারগুলো একটু পরিচয় করে দিতে যাচ্ছি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ অনেকগুলো অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন এই অ্যাপ্রুভের অর্থ হচ্ছে যে যতটুকু অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন সরাসরি আপনি এখান থেকে ক্লিক করে আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং কাজ করতে পারবেন নির্দিনটাই এবং এখানে দেখতে পাচ্ছেন একশো ছয় নম্বর অফারটি লেখা রয়েছে যে ম্যাজিক লিঙ্ক এবং নিট অ্যাপ্রুভাল এই নিট অ্যাপ্রুভালের অর্থ হচ্ছে যদি আপনি এই ম্যাজিক লিঙ্কে ঢুকতে চান তাহলে অবশ্যই তাদের সাপোর্ট টিমে যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন করে তারা অনেক সময় ইন্টারভিউ নেয় যদি আপনাকে তাদের পছন্দ হয় অথবা কমিউনিকেশন যদি হান্ড্রেড হয় তাহলে অবশ্যই তাদের এই ম্যাজিক লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করে ঢুকতে পারবেন এবং এখানে প্রায় চারটিরও বেশি দেশের মধ্যে আপনি আপনার প্রোডাক্টকে প্রোডাক্টটি অবশ্যই মার্কেটিং করে আর্নিং জেনারেট করতে পারবেন তাহলে এখানে প্রোবো অ্যাপ্রুভাল এবং নিড অ্যাপ্রুভাল এই দুটো বিষয় ক্লিয়ার হলো এবার চলে আসি বিজ অপরচুনিটির মধ্যে বিজ অপরচুনিটি মানে হচ্ছে বিজনেস একটি অপরচুনিটি যে বিজনেস অপরচুনিটির মধ্যে যদি আপনি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনার হয়তো তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ বা কিনতে হতে পারে অথবা আপনি তাদের কোনো কোনো প্রোডাক্ট আপনাকে সেল করে দিতে হতে পারে এই হচ্ছে মোটামুটি বিশ অপরচুনিটি সম্পর্কে এবং এখানে কান্ট্রিগুলো সিলেক্ট করা রয়েছে এবং পে আউটের পরিমাণটা কিন্তু অল্টারনেটিভ কিন্তু দেওয়া রয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন এতটুকু এখানে বোঝার আর কিছু নেই জাস্ট আপনাকে আমি এবার দেখাবো কীভাবে আপনি এখান থেকে সিপিএল বা কস্ট পার লিড জেনারেট করতে পারবেন খুব সহজেই ধরুন আমি এখানে দেখা যাচ্ছে বিআইপি অ্যাফিলিয়েট ক্লাব আমি এটি করে দেখাচ্ছি এটির সব কান্ট্রিতে কিন্তু আপনি এটি মার্কেটিং করে নিতে পারবেন অর্থাৎ সব মানুষের কাছে পৌঁছাতে পারবেন সব দেশে এবং এটির জন্য আঠারো ডলার রয়েছে আঠারো ডলার আঠারো সিপিএ রয়েছে সো আমি এটি ওপেন করছি ওপেন করে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাবেন এই ধরনের অসাধারণ ইন্টারফেস এবং এই ইন্টারফেসে আসার পরে প্রথমে আপনি একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি অবশ্যই প্রোভাইড করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ যে সমস্ত বড় বড় গ্রুপগুলো রয়েছে সেখানে সেখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করে আর্নিং জেনারেট করতে পারবেন অবশ্যই লিড নিয়ে এসে এবার আসি এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি সেই কথাটি হচ্ছে এটি তার আগে আরেকটি কথা বলে রাখি এখানে অফার আইডি রয়েছে এবং এটি এক্সপায়ারি হচ্ছে দু সালের ডিসেম্বরের উনত্রিশ তারিখ এবং এটির পেআউট হচ্ছে এইটিন ডলার এরপরে যে নোটসটি দেওয়া রয়েছে নোটসটি আপনাকে একটু বুঝতে হবে super converting offer from our proven advertiser যারা প্রোভেন অ্যাডভার্টাইজার রয়েছে তাদের জন্য এটি একটি সুপার এবং অথেন্টিক একটি নোটস বা মেসেজ এবং offer converts on three dollar by one dollar trial sign up trial sign আপের জন্য থ্রি ডলার বা ওয়ান ডলার তারা কিন্তু দিচ্ছে এখন এই ট্রাফিকগুলো আনতে হলে হয়তো আপনাকে কোনো বড় গ্রুপ অথবা পেইড প্রমোশন করে বা পেইড মার্কেটিং করে আপনাকে নিয়ে আসতে হবে কিন্তু এতে এতে করে দেখা যায় যে বাংলাদেশ থেকে অনেক সময় এই সমস্ত এই লিঙ্কটা কিন্তু অনেক সময় সাপোর্ট করে না এখন সাপোর্ট করাতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বিফিএন ইউজ করতে হবে একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে ফ্রি বিফিএন ইউজ করে এই কান্ট্রিগুলোতে আপনি প্রবেশ করবেন সো আরেকটি কথা না বললে নয় আপনাকে চুজ করে নিতে হবে সেই সমস্ত অফারগুলো যে অফারগুলোতে আপনার কোনো নোটস নেই অর্থাৎ এই ধরনের কোনো নোটস নেই সুতরাং আমরা আমাদের মূল ইন্টারপেজে আবার চলে যাচ্ছি চলে আসার পরে আমি আরেকটা অফার চুজ করছি ধরুন আমি এই অফারটি যদি ওপেন করি ওপেন করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন এবং এখানে মজার ব্যাপার হচ্ছে কোনো নোটস নেই তার মানে নোটস নেই মানে হচ্ছে আপনি ফ্রিলি যে কোনো ফ্রি বিফিএন দিয়ে আপনি এই ওয়েবসাইটটি ইউজ করতে পারবেন এখন যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে ট্রাফিক বা লিড জেনারেশন করতে পারবেন এখন এটি যদি আমি কপি করি কপি করার পরে অন্য একটি ব্রাউজারে যাই জাস্ট এখানে আসলাম এখানে এসে পেস্ট করলাম পেস্ট করার পরে এটি যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিক্টেড তার মানে এটি বাংলাদেশ থেকে কিন্তু সাপোর্ট করবে না অর্থাৎ এক কথায় বলা যায় আপনাকে অবশ্যই বিপিএন ইউজ করতে হবে সো বিপিএন ইউজ করতে হলে আপনাকে এখন কি করতে হবে সেটি আমি আপনার সাথে শেয়ার করছি একটু দেখুন মনোযোগ দিয়ে সো বিপিএন ইউজ করতে হলে প্রথমত আপনাকে আমি সাপোর্ট করব এই বিপিএনটি one click VPN free VPN for Chrome Chrome যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্রোম লিখবেন আর যদি মজিলা ইউজ করে থাকেন তাহলে আপনি ফ্রি বিপিএন ফর মজিলা লিখবেন সো এটি আপনি আপনার এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন অ্যাড করার পর আপনি এখানে একটি আইকন দেখতে পাবেন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন আইকনটি দেখার এখানে এখন ডিসকানেক্ট রয়েছে এখন আমি দেখব যে এটি কোন কোন কান্ট্রি সাপোর্ট করে সো এইটি কান্ট্রি সাপোর্ট করে যে যেটি আমি দেখালাম প্রথমে আবার চলে আসছি যে এটি প্রথমে যে কান্ট্রি সাপোর্ট করে সে কান্ট্রি হচ্ছে ইউএস এবং কানাডা সো এই দুটো কান্ট্রির বিপিএন আমাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করে দিলে আমি চলে যাচ্ছি সেই বিপিএনের মধ্যে আমি কানাডা সিলেক্ট করে দিচ্ছি কানাডা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমি এটা কানাডা সিলেক্ট করে দেই তাহলে অবশ্যই এবার আমি সরাসরি এই ওয়েবসাইটটিতে ঢুকতে পারবো সো আমি দেখাচ্ছি একটু পরে এটি আবার দেখাচ্ছি কপি করছি কপি করার পরে আমি চলে যাচ্ছি আমার নির্ধারিত ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ যেখানে আমি প্রথমে ঢুকতে পারিনি সেখানে আমি এবার প্রবেশ করতে পারবো এন্টারপ্রাইজ করছি এন্টারপ্রাইজ করার পরে অলরাইট আপনারা দেখতে পেলেন যে আমি বিপিএন ইউজ করার সাথে সাথে কিন্তু আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারলাম এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখানে লুকোচুরির কিছু নেই জাস্ট ফ্রি বিপিএন ইউজ করে আপনি এখানে সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে প্রবেশ করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন three ways steps is easy steps to five hundred dollar per day তার মানে আমি প্রথমেই বলেছিলাম যে চল্লিশ হাজার টাকা টাকা থেকে প্রায় আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন প্রথমেই এখানে লেখা রয়েছে your income goal per month so আপনি এখানে গোলটা সেটিং করে দেবেন সেটিং করে দেওয়ার পরে আপনাকে yes let me in so আমাকে নিয়ে যান সো এখানে আপনার ফার্স্ট নেমটা দিতে হবে এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এইভাবে যদি আপনি প্রোভাইড করেন তাহলে আপনাকে পরবর্তীতে পেজে নিয়ে গেলেই আপনি খুব সহজেই তাদের লিড জেনারেশনগুলো খুব সহজেই করে নিতে পারবেন এই হচ্ছে ফ্রি বিপিএন দিয়ে আপনি অবশ্যই কিভাবে লিড জেনারেশনগুলো বা আপনি কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন সেটি দেখালাম অর্থাৎ সিপিএল এমন একটি ব্যাপার যেটি হচ্ছে কস্ট পার লিড কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিন্তু আপনি এই ফ্রি বিপিএন যদি ইউজ করেন বারবার তাহলে তারা অবশ্যই আপনার এই ব্যাপারটি তারা অবগত হয়ে যাবে তার মানে জেনে যাবে সো আপনি কিভাবে এই এই মেথডটি ছাড়া অন্য একটি মেথডের মাধ্যমে আপনি ট্রাফিকগুলো নিয়ে আসবেন বা লিড জেনারেশন করবেন এই নিয়মটি আসলে অ্যাপ্রুভাল না অর্থাৎ আপনি ভিপিএন ইউজ করে ভিপিএন ইউজ করে আপনি এই সিস্টেমে অফারগুলো প্রমোট করেন তাহলে uh, তারা সার্ভারের মাধ্যমে যে কোনো উপায়ে কিন্তু তারা ট্র্যাকিং করে ধরে ফেলবে যে আপনার এই পিসি থেকে এই আইপি এর মাধ্যমে বারবার আপনি বারবার ঢুকছেন আপনার একই ইমেল বা ভিন্ন ইমেল দিয়ে সুতরাং এই পদ্ধতিতে আপনি লিড জেনারেশন করতে গিয়ে হয়তো ধরা খাবেন এবার আসি দ্বিতীয় পদ্ধতি কীভাবে কীভাবে আপনি ফ্রি মেথডে এই অফারগুলো প্রমোট করবেন এবার চলে আসি আমার আরেকটি ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইট মানে হচ্ছে এই ওয়েবসাইটটি সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছিলাম আশা করি আপনি যদি সেটি না দেখে থাকেন অবশ্যই পিকে ওয়ার্কার সম্পর্কে আপনি সেই ভিডিওটি দেখে আসবেন আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে আমি পিকো ওয়ার্কার সম্পর্কে এখানে একটু ব্রিফ দিচ্ছি ব্রিফটা হচ্ছে যে অনেক স্মার্টেস্ট পিপল বাংলাদেশ থেকে ইনকাম জেনারেট করছে ছোটো ছোটো সাইন আপের কাজ এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি জাস্ট ফ্রিলি এখান থেকে কিছু কিছু সময় দিয়ে এখানে কাজ করে নিতে পারবেন এখন আপনি আজকের যে আমি ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে অনেকগুলো মানুষকে কাজে লাগিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ফ্রি ট্রাফিক নিয়ে আসতে পারবেন সেটির কৌশল শিখে শিখিয়ে দিচ্ছি সো আপনি প্রথমে পিকে ওয়ার্কার্স ডট কমের মধ্যে চলে আসবেন সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনি এই যে পোস্ট জব দেখতে পাচ্ছেন এই পোস্ট জবের মধ্যে ক্লিক করবেন পোস্ট জবের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে আপনি আপনার অফারটি সেট করবেন যেহেতু আপনি অফারটি সেট করছেন ইউএসএ এবং কানাডার মধ্যে সুতরাং আপনি ইউনাইটেড স্টেট এবং এটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যান্ডে ক্লিক করবেন এবং আপনি কোন ধরনের কাজ অফার করতে চাচ্ছেন এই কাজটি হচ্ছে আসলে সাইন আপের কাজ সুতরাং আপনি সাইন আপের মধ্যে ক্লিক করবেন সাইন আপের মধ্যে ক্লিক করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন apply and go to next এবার এখানে আসার পরে আপনাকে পেমেন্ট মেথড বা কয়জন মানুষকে আপনি কাজে লাগাতে চাচ্ছেন বা কয়জন মানুষের কাছ থেকে আপনি এই ইনকামটা জেনারেট করতে চাচ্ছেন আমি আমার মূল পেজের মধ্যে আবার চলে যাচ্ছি আমি এইটিকে সোর্স করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন make first cash cash CPL cost per lead এটির প্রত্যেকটি কাজ করে দিলে কিন্তু আমি ওয়ান ডলার করে পাচ্ছি সো ওয়ান ডলার থেকে যদি আপনি মিনিমাম ডেলি চব্বিশ সেন্ট করে ব্যয় করেন তাহলে অবশ্যই আপনার পকেটে বা আপনার হাতের মধ্যে নিশ্চিত সিএসসি সেন্ট থেকে যাবে তার মানে প্রায় এক ডলারের কাছাকাছি সো আপনি কেন স্মার্টলি কাজটি করবেন না অবশ্যই করবেন সো এখানে স্পিড হচ্ছে এক হাজার দেবেন এরপর কয়জন মানুষকে আপনি কাজে লাগাতে চাচ্ছেন আমি ধরুন এক হাজার দিচ্ছি এক হাজার একশো দিচ্ছি একশো মানুষকে আমি কাজে লাগাতে চাচ্ছি তো একশো মানুষকে যদি কাজে লাগাতে চাই তাহলে এখানে প্রায় আমার চব্বিশ ডলার মতো খরচ হতে পারে বাকি টাকাগুলো কিন্তু আমার প্রায় সিএসি ডলার মতো কিন্তু প্রফিট থাকতেছে সো ডেলি যদি আপনি সিএসি ডলার মতো প্রফিট করেন তাহলে মান্থলি হিসাব করুন তো কত টাকা হতে পারে এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ ওয়েবসাইট এই ওয়েবসাইট বা টেক্সকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশনে না বোগে এই কৌশলটিকে কাজে লাগিয়ে খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবেন এবং ওয়ার্কার্স উইল আর্ন এই যে দেওয়া আছে আপনি মিনিমাম আপনাকে এখানে চব্বিশ সেন্ট সেট করে দিতে হবে আগে দশ সেন্ট করে দিলে হতো এখন কিন্তু চব্বিশ সেন্ট কিন্তু সেট করে দিতে হয় রিকোয়ার স্ক্রিনশট সো তাদেরকে কাজ করানোর জন্য দুটো স্ক্রিনশট একটি সাইন আপের স্ক্রিনশট আর একটি হচ্ছে লিঙ্কের স্ক্রিনশট এই দুটো দিবেন দুটো হলো দুটো তিনটে হলো তিনটি এবার চলে আসুন এখানে আরেকটি অপশন আপনাকে বুঝতে হবে সেটি হচ্ছে পজ ক্যাম্পেইন আফটার অ্যাপ্রুভাল এই পুরো বিষয়টাকে অবশ্যই বলা হয় ক্যাম্পেইন সেট করা অর্থাৎ আপনি আপনার মার্কেটিংয়ের জন্য এটি ক্যাম্পেইন সেট করছেন কোথায় পিকে ওয়ার্কার্সের মধ্যে পিকে ওয়ার্কার্সের মধ্যে সেট করার জন্য ক্যাম্পেইন যখন শেষ হবে তখন আপনি এটি অফ হয়ে যাবে এটি অফ হয়ে যাবে কিনা সেটি দেওয়ার জন্য ইয়েস আপনি ক্লিক করে রাখবেন তা না হলে এই অফারটি কন্টিনিউ চলতে থাকবে এরপরে আপনি apply and go to the go to নেক্সটে ক্লিক করবেন তার আগে আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে আপনি যে এখানে ওয়ালেট ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের মধ্যে আপনাকে কিন্তু আগে কিছু ডিপোজিট করতে হবে সেটি আমি দেখাচ্ছি যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছি you don't have funds to run this job consider depositing some money আপনাকে কিন্তু কিছু টাকা এখানে ডিপোজিট করতে হবে সুতরাং ডিপোজিট করার জন্য আপনাকে ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন দশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার পেপ্যালের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অথবা স্কিলের মাধ্যমে অথবা কয়েন বেজের মাধ্যমে ডিপোজিট করে আপনি এখান থেকে জব পোস্ট করতে পারবেন সো আপনাকে আমি অনুরোধ জানাবো আর একটি টিপস আপনি যদি পিকে ওয়ার্কার সম্পর্কে না জানেন প্রথমত আমার চ্যানেলে গিয়ে পিকে ওয়ার্কার্সের উপর একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখবেন দেখে কিভাবে সাইন আপের কাজগুলো করতে হয় কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে ফেসবুক পেজে বা টুইটারের মধ্যে লাইক দিতে হয় কমেন্ট করতে হয় সেগুলো যদি করেন ছোট ছোট কাজগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করে করে আপনি এখান থেকে কিছু ডলার জমা করার পরে বা ডিপোজিট করার পরে আপনি যদি পোস্ট জব করেন পোস্ট জবের জন্য সেই ডলারগুলো আপনি এখানে কাজে লাগাতে পারবেন পরবর্তীতে আপনার এই ডিলে দুই পাখি হচ্ছে একদিকে আপনার পিকো ওয়ার্কার্স ডট কমের অ্যাকাউন্টটি ডেভেলপ হচ্ছে আর্নিংয়ের জন্য অপরদিকে আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আরও বেশি ইনকাম জেনারেট করতে পারবেন স্মার্টলি এজন্য এই কাজটিকে বলা হয় স্মার্টারদের জন্য সেরা একটি ওয়েবসাইট কেননা আপনি যদি ঘরে বসে যদি টেনশন করেন বা অপ্রয়োজনীয় কিছু ভিডিও একটু করে দেখলেন বা আবার খেটে দিলেন আবার অন্য একটি ভিডিওতে প্রবেশ করলেন এভাবে কিন্তু আপনার যদি দিন যায় তাহলে মাস শেষে আপনার হাত শূন্যই থেকে থাকবে সুতরাং শূন্য হাত সবসময় কখনো পূর্ণ হয় না শূন্য হাতকে পূর্ণ করতে হলে আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ সুতরাং সুতরাং লার্নিং অ্যান্ড আর্নিং টিউবটি টিউবকে যদি আপনি সাপোর্ট না করেন অথবা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এ ধরনের লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে সো আপনি পোস্ট জব করে একটু অপেক্ষা করবেন দুই দিন বা তিন দিন দেখবেন যে অনেক মানুষ আপনার এই পোস্ট করা জবটিতে কিন্তু ক্লিক করছে এবং কাজগুলো করছে এতে করে তাদেরও লাভ হচ্ছে এবং পরিণয়ে আপনি শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন তাদের করা কাজগুলো থেকে মিনিমাম এক ডলারের জন্য প্রায় সিএসি সেন্ড করে আপনি বেনিফিট পাচ্ছেন তাহলে কেন আপনি এই কাজগুলো করবেন না অবশ্যই আপনাকে অবশ্যই বিমোহিত করবে যেটি আমাকে সত্যিই বিমোহিত করেছে এবং আমি পিকে ওয়ার্কার্সের মধ্যে ডেলি নিজে কাজ করি এবং আমি কিছু পেমেন্ট এখান থেকে উইড্র নিয়েছে আশা করি আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব আজকে দুটো ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমত হচ্ছে এই ওয়েবসাইটটি কীভাবে কাজ করবেন কীভাবে সাইন আপ করবেন ট্রাফিক আর নমিনেশন নেটওয়ার্ক আর একটি হচ্ছে পিক ওয়ার্কার্স ডট কমের মধ্যে এক কথায় বলা যায় এই দুটো ওয়েবসাইট অসাধারণ ওয়েবসাইট আপনি ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশন দূরে জেডে ফেলে দিয়ে আবার জেগে উঠুন বাঘের মতো সুতরাং ভিডিওটি বারবার দেখুন যদি না বুঝতে পারেন এবং আমি অনুরোধ জানাবো একবার না দেখলে আপনি একবার দুবার তিনবার যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে আপনি যে কোনো প্রয়োজনে পরামর্শ আমার কাছ থেকে নিতে পারেন এবং আশা করি ভিডিওটি দেখে আপনি কাজ শুরু করতে পারেন সো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আপনার একটি শেয়ার আমাদের সাহস কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় এবং আপনারা হচ্ছেন আমার আমার কাছে অক্সিজেনের মতো কেননা প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি কিন্তু ভ্যালু দিয়ে থাকি বা তাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং তাদের কমেন্টগুলোর জবাব দেয় অনেকেই ভুল বোঝে বাজে বা নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি আগে ভিডিও দেখুন বুঝুন শিখুন কাজ কাজে নেমে পড়ুন আপনি যদি পুকুরে না নামেন বা পানিতে না নামেন তাহলে আপনি কখনোই পানির অবস্থা বুঝবেন না সুতরাং আপনি দ্রুত অনলাইনে যদি আসতে চান বা আর্নিং করতে চান আপনাকে আমি অনুরোধ জানাবো আপনার ইনভেস্ট করার মতো যদি কিছু নাই বা থেকে না থাকে বা আপনার টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কৌশলগুলো শিখে নিন আপনি আপনার সময়কে ইনভেস্ট হিসেবে নিয়ে আপনি জাপিয়ে পড়ুন দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে সো অনেক বক করেছি অনেক বাড়তি কথা বলেছি শুধুমাত্র আপনাদের প্রয়োজনে কেননা আপনার আমার বলাটা যদি বলাটা যদি সার্থক হয় তাহলে শুধু আপনার উপকারের জন্য সো দেরি না করে ভিডিওটি বারবার দেখুন এবং আপনি কাজ শুরু করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকেন পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ